সম্পন্ন করেছেন রাজ এবং পরি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে রাজ্যের নানি ও নির্মাতা চয়নিকা চৌধুরী গুণী এই নির্মাতাকে মা বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরিমণি রাজ্যের বাবা মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না কারণ এর গভীরতা বলে বোঝানো যায় না তা শুধু অনুভবেরই ব্যাপার পরিমণি ও শরীফুল রাজের পুত্র রাজ্যের আকিকা হলো সকালে দুটি খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল ছোট্ট পরি কৈশোরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো অনেক আনন্দ পেলাম রান্না ভীষণ ভালো ছিল নাতি রাজ্যের উদ্দেশ্যে নানি চয়নিকার বার্তা অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও নিরাপদে থেকো আর বাবার মতো সাহসী প্রেমিক ও কেয়ারিং হও এই প্রার্থনা নানিমাকে কিন্তু ভুলে যেও না হুম আদর আদর আদর প্রসঙ্গত গত বছরের সতেরোই অক্টোবর গোপনে বিয়ে করেন রাজপুরী চলতি বছরের দশ জানুয়ারি তারা ঘোষণা দেন তাদের ঘরে সন্তান আসছে এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি সন্তানের জন্য কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা অনেক আগেই অনুমান করেছিল ছেলের মা হচ্ছেন পরি অবশেষে সেটি সত্যি হয়েছে রাজ পরীর ঘরে রাজ্যই এসেছে